আপনারা দেখবেন আজকে ইপসন এল একশো তিরিশ ইপসন এল একশো তিরিশের পাওয়ার আসতেছে না তো দেখুন এটার কোনো পাওয়ার নাই তো আমরা এখন এটাকে সার্ভিসিং করব যে কিসের জন্য এটা পাওয়ার নাই আমরা আগে প্রথমে খুলব প্রিন্টারের চারটে নাম খুলি তো নাট খোলার পরে আমরা এখন যারা এখনো পেন্টের সম্পর্কে কিছু না জানেন তারা সাবধানে করবেন এখন বোর্ডটি খুলবো আরেকবার এটা দেখে নিই সুইচ শর্ট করে দিচ্ছি তারপরও প্রিন্ট নেই প্রিন্টটা অন নেই আমরা এখন প্রিন্টারটি মাদাবারটি খুলবো देखो एक्सन एल आशे तिरिशेर मदर बोर्ड तो हम प्रिंटर पी स्विच देखो দেখুন প্রিন্টারটির সুইচের সমস্যা তো আমরা এখন সুইচটা চেঞ্জ করবো কাঁঠাল কাঁঠাল দিয়ে প্রিন্টারের সুইচটা আমরা চেঞ্জ করবো এই সুইচটা সুইচটা চেঞ্জ করার পরে আমরা আবার প্রিন্টারটির মাদারবোর্ড চেক করব আমাদের সাথে থাকুন তাতালটি হিট হচ্ছে এখন বন্ধুরা আমরা এখন প্রিন্টারের সুইচটা লাগাচ্ছি দেখুন সয়ার বোর্ড আছে না প্লাস্টিকের সয়ার বোর্ড দিয়ে আর একটা একটা ঢোকাই দিয়ে তাই ওই দিয়ে আইলাম দাঁড়া চাইনি আর আমরা মাথায় রাখে এখন আমার অনেক টাকা পাই তাই না দিন আর যাই এখন রাখলে ইয়ে যায় আমি সাতশো আটশো টাকা পাবো আমি তো আমি তো সাথে যোগাযোগ করি আমার গেলাম ভাই কাজ না সে তো bene ফিটিং করে দিন বলতে ফিটিং করে দিন প্রিন্ট তো রেডি প্রিন্ট দেখা দিত বলে প্রিন্ট দেখা দিত বলে একটা acontecendo. Hum. É? eu tem uso óleo. é olha esse que era. Tá olha, คือ